উৎপাদনটা নিতান্তই সামান্য নিতান্তই সামান্য আমাদের আপনি তাহলে তারা কি করে করছে অল্প জমিতে তারা কি করে জিনিসপত্রের দাম অত্যন্ত বেশি আপনারা তো সব ফিরি পান এটা কি আমার সঙ্গে একমত না ভিন্ন মত আছে এখনো তো সাতশো টাকা বেশি টাকা গভর্নমেন্টের সাতশো টাকা না আপনাদের কাছে আটশো টাকা অথচ তাদের ফলন হচ্ছে আমাদের ডাবলেরও বেশি Thank you.